আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতহ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনার সামনে উপস্থিত হয়েছি বেশ কিছু ভাইরা বেশ কিছু আমাকে ভিডিও পাঠিয়েছে বাংলাদেশের একজন ব্যক্তি যিনি সম্ভবত কোনো প্রবাসে আছেন সজল বলে নাম সম্ভবত তার কয়েকটা আমি ক্লিপও দেখেছি ভিডিও বিশেষ করে হাদিস কেন্দ্রিক তাতে দেখে মনে হলো তিনি কোরআনকে মানার দাবিদার হাদিস স্বাস্থ্যকে পুরো অস্বীকার করে তো যাই হোক আমি প্রথমে একটা কথা দিয়ে শুরু করি আজকে তার একটা বাইশ মিনিট একটা ভিডিও আমার কাছে এসেছে আমি তার মধ্যে থেকে খণ্ড আকারে খণ্ড আকারে জবাব দেবো মানে একত্রিতভাবে এত রকমের মিথ্যাচার এতটা অজ্ঞতা করেছে আলোচনা করতে গেলে ঘণ্টাব্যাপী সময় পার হয়ে যাবে তো সময় স্বল্পতার কারণে তার ভিডিওর পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ধরে ধরে আমি পুরোটাই ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব যাক আজকে যে ভিডিওটার জবাব আপনার সামনে নিয়ে এসেছি তার প্রথম একটি কথা মনে রাখবেন ইসলাম এই শরীয়ত নির্ভর করছে কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে দীর্ঘ চোদ্দোশো বছর ধরে এইভাবে চলে আসছে চোদ্দোশো বছর পরে কেউ একজন মহাপণ্ডিত এসে যদি এই মানহাজকে এই পথে পথে পদ্ধতির উপরে কেউ আপত্তি করে জানবেন এর অন্য কোনো ষড়যন্ত্র শিকার বা জনসাধারণকে ষড়যন্ত্র চক্রান্ত মধ্যে ফেলতে চাইছে চোদ্দোশো বছর ধরে যেটা পরে নির্ভর করে এসছে ইসলামী শরিয়াহ এটা এটাকে রদ করার জন্য বিভিন্ন কুযুক্তি দিয়ে কেউ যদি কোনো তথ্য দেয় যে দেখবেন নিঃসন্দেহে কোনো ষড়যন্ত্র শিকার হয়েছেন তিনি অথবা তিনি কাউকে করতে চাইছেন উদ্দেশ্যপূর্ণতভাবে যাই হোক আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি ইসলামী শরিয়া এটা মানে নির্ভর করছে কোরআন হাদিসের ওপরে আর তাদের দাবি যে হাদিস জগৎটাকে অস্বীকার করে দেওয়া শুধু কোরআনটাকে গ্রহণ করা মনে রাখবেন এই কোরআন এবং হাদিস একটা পাখির দুটো ডানার মতো একটা পাখির দুটো ডানার মতো একটা ডানাকে কেউ যদি কেটে ফেলে তাহলে একটা পাখি যেমন উড়তে সহজে আর সক্ষম হবে না কেননা পাখির একটা বৈশিষ্ট্য সে উড়বে কিন্তু একটা ডানা কেটে দিলে সে গড়ে ছেড়ে চলে যেতে পারে কিন্তু ওড়াটা তার দ্বারাই সম্ভব হয় না তাই হাদিসকে অস্বীকার করা মানে ইসলামী শরীয়তকে অগ্রগতি থেকে দূরে রাখা যে অনেকগুলো তিনি আর্গুমেন্ট কুযুক্তি কুতর্ক বেদলিল কোনো দলিলবিহীন নিজের মন গড়া অনেক কথা বলেছে সাধারণ মানুষ যে তার আলোচনা শুনবে ভাববে হ্যাঁ কি চমৎকার তিনি কথা বলছেন একদম বই আকারে রিডিং যখন পড়ে সে তোতাপাখির মতো আওড়াচ্ছে কিন্তু এতটাই অজ্ঞতা এতটাই মিথ্যাচার এতটাই দুর্বল যুক্তি এবং এতটাই মাঝে মাঝে তিনি হাদিসকে অস্বীকার করছেন এবং হাদিস থেকে তিনি দলিল দিচ্ছেন এটা সম্পূর্ণ একটা লজিক্যাল ফেলাসি যেটাকে তিনি যুক্তি মানে না যেটাকে তিনি সহি ধরে না যেটাকে তিনি দলিল ধরে না কিন্তু সেটা থেকেই তিনি দলিল খণ্ডন করছে এটা লজিক্যাল ফেলাসি ছাড়া কিছু নেই আসেন আলোচনা লম্বা করবেন খুবই সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা তার শোনাবো আপনারা একটু ধৈর্য ধারণ করে শুনবেন এই তিন মিনিটে চার মিনিটে ডজনখানিক তিনি ভুল তথ্য মিথ্যাচার অজ্ঞতা দেখিয়েছেন আসেন কয়েকটা আলোচনা তার শুনি প্রথম আসেন সর্বপ্রথম ইমাম মালেক হাদের সংগ্রহ ও সংরক্ষণের সফল ও আনুষ্ঠানিক উদ্যোগ নেন তিনি মদিনার অধিবাসী ছিলেন তিরানব্বই হিজড়িতে অর্থাৎ নবীজির ইন্তেকালের তিরাশি বছর পর জন্ম তার জীবদ্দশায় বেশ কয়েকজন সাহাবি জীবিত ছিলেন যাদের কাছ থেকেও তিনি হাদের সংগ্রহ করেছেন তিনি নিজে তাবেই বা দ্বিতীয় প্রজন্মের মুসলিম ছিলেন এবং তার সংগৃহীত বেশিরভাগ হাদিসের বর্ণনাকারী তাবেই ছিলেন তার সংকলিত হাদিস গ্রন্থ মুয়াত্তা মালিকের ভূমিকায় তিনি লিখেছেন এখানে কমপক্ষে তিনটি মিথ্যাচার করেছে প্রথম কথা তিনি বলছেন যে প্রথম কথা যদি একটা ধরিনি যে ইমাম মালিক রহমহল্লা থেকেই আনুষ্ঠানিকভাবে হাদিস সংকলন শুরু হয়েছে এ কথাটা কিছুটা গ্রহণযোগ্যতা থাকতে পারে কিন্তু ইমাম মালিকের আগে ইমাম আবু হানিফ রহমাল্লার নামে একটা মুসনাদ ইমামে আজম ইমাম মালিকের মজুদ আছে এমনকি সরি ইমাম আবু হানিফ রহমাল্লার মুসনাদ ইমামে আজম মজুদ আছে সেটা আলাদা বিষয় ওটা বলছি না তারপর তার তর্কের ক্ষেত্রে ধরে নিলাম এখানে যে তিনি বলছেন ইমাম মালিক তিনি একজন স্বয়ং তাবে ছিলেন তার সময়তে সাবেরা জীবিত ছিলেন এবং সাবেদের কাছে হাদিস নিয়েছেন এই তিনটের মধ্যে দুটো মিথ্যাচার সম্পূর্ণ নির্ভেজাল মিথ্যাচার প্রথম কথা ইমাম মালিক রহিমাল্লাহ তিনি তাবে ছিলেন তিনি কোথায় পড়েছেন কোরআনে কোনো আয়তে আছে যে তিনি বলেছেন যে তিনি মালিক কি ছিলেন বা কোনো হাদিস দ্বারা কি প্রমাণিত অথবা কোনো মহাদিসগণ কি তাকে তাবি বলে স্বীকার করেছেন বা কেউ বলেছেন যে ইমাম মালিক তাবি ছিলেন প্রথম কথা ইমাম মালিক যে তাবি ছিলেন এই যে একটা তথ্য দিলেন তার নিকটে কোরআনই যখন হুজ্জাত হাদিস যখন হুজ্জাত নয় তাহলে এখানে তার উপরে কি কোনো ঐহবতীর্ণ হয়েছে না ইমাম মালিকের যুগে এই সজল নামক এই ব্যক্তি উনি ছিলেন যে দেখেছেন ইমাম মালিক তিনি তাবে ছিলেন কিসের ভিত্তিতে আর্গুমেন্ট তিনি এই যে তথ্য একটি দিলেন যে ইমাম মালিক তাবে ছিলেন প্রথমত এটা মিথ্যা কথা মুসলিমরা কোনো আহলুসুল জামাত বা যে কোনো শিয়া বলেন কেউ বিশ্বাস করে না যে ইমাম মালিক তিনি তাবে ছিলেন অথবা তিনি সাহাবিদের কাছ থেকে হাদিস শুনেছেন চরম মিথ্যাচার ইতিহাস না জেনে ইমাম মালিকের পরে একটা মিথ্যা কথা বলে দিলেন যে তিনি সাহাবিদের কাছ থেকে হাদিস নিয়েছেন কোথায় হাদিস নিয়েছেন কোথায় পেয়েছেন কোন কিতাবে পেয়েছেন না ইমাম মালিকের সময়তে আপনি ছিলেন যদি হাদিস আপনার নিকটে হুজ্জত নয় দলিল নয় প্রমাণ নয় তো ইমাম মালিক যে তাবি ছিলেন তিনি সাহাবিদের কাছে হাদিস নিয়েছেন এর দুটো তথ্য কোথায় পেয়েছেন কে বলেছে কোরআনে কোনো জায়গাতে আছে বাদ দিলাম তারপরে কি আপনি কি মানে কোনো ওহি আপনার উপরে অবতীর্ণ হয়েছে যেহেতু ওহি একটাই কোরআনকে মানেন তো কোথায় পেয়েছেন এ তথ্য ইতিহাস কোথায় পেলেন এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় হাদিস থেকেও প্রমাণিত নয় কোরআন থেকেও প্রমাণিত নয় এটা সম্পূর্ণ সজ্জল নামক এই ব্যক্তি তিনি তার আর্গুমেন্টকে মজবুত করার জন্য তিনি ইমাম মালিককে তিনি তাবই বানিয়ে দিয়েছেন সাহাবিদের সঙ্গে সাক্ষাৎ বানিয়ে দিয়েছেন কেন তিনি ইমাম মালিককে যে তাবি প্রমাণ করে দিতে পারেন তাই দেখবে যে তাবিদের যুগ থেকে হাদিস নিয়ে এত মতনক্য এত মতভেদ তাহলে ইমাম বুখারি তো অনেক পরে এসেছে আরও মতনক্য হবে মানে এটা মিথ্যা দিয়ে তিনি তার আর্গুমেন্টকে যুক্তি খেলা করছে মানে ধীরে ধীরে মানুষকে ঢোকানোর চেষ্টা করছে সম্পূর্ণ মিথ্যাচার যাই হোক এটা অজ্ঞতা তাকে ফিরিয়ে নেওয়ার কথা দরকার এই কথাটা এবং এতটাই অজ্ঞতা আপনারা সকলে বুঝেছেন যে হাদিস নিয়ে যারা অভিযোগ করছি মালিক তাবি ছিল কি তাবি ছিল না এটাই তিনি জানেন না সাদের সঙ্গে সাক্ষাৎ করেছে কি করেনি এটাই তিনি জানেন না আবার তিনি হাদিস শাস্ত্রকে অস্বীকার করতে চাইছেন কিন্তু সাধারণ জনসাধারণ কয়জন জানে ভাববে যে হ্যাঁ এই লোকটা বলেছে মানে এটাই ঠিক চরম সুন্দর করে মিষ্টি ভাষিতে কথা বলতে পারে মানে মানুষকে মন মজিয়ে দেবে এমন কেন ভাই সঠিক তথ্য দেন আপনি হাদিস অস্বীকার করেন আমার সমস্যা নেই আপনি যা ইচ্ছা তাই করতে পারেন কতজন দুর্গাপূজা করছে কালী পূজা করছে যিশুকে ঈশ্বর মানছে করুক সমস্যা নেই কিন্তু মিথ্যা তথ্য কেন মিথ্যা তথ্য কেন দিবেন আপনি সত্য তথ্য দিয়ে আপনার যুক্তিকে আপনি উপস্থাপন করেন আপনার আপনাকে এটা অধিকার আছে কিন্তু মিথ্যা তথ্য দিয়ে আপনি কেন মানুষকে ভুল তথ্য দেবেন ভুল তথ্য কেন তথ্য সন্ত্রাসী কেন হবে এখানে জি না আপনি কোরআন যদি না মানেন আমার কোনো আপত্তি নেই আপনি হাদিস মানেন না কোনো আমার সমস্যা নেই কে মূর্তি পূজা করেছে আমার কোনো সমস্যা নেই কিন্তু মিথ্যা তথ্য কেন দেবেন ইমাম মালিক সাহাবি এ তাবিচারি কোথায় পেয়েছেন তিনি কয়জন সাহাবির কাছ থেকে হাদিস নিয়েছে কোথায় পেয়েছেন আজীব ব্যাপার মিথ্যা কথা দিয়ে কেন আপনি বিভ্রান্ত করবেন সত্য কথা বলেন আর্গুমেন্ট শক্ত দেন মজবুত দেন আপনার কথাকে আমরা বিশ্লেষণ করে দেখব আসেন তারপর দুই নম্বর কথা আরও কি বলছে লক্ষ আদেশ সংগ্রহ করেছে এই এক লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে তিনি আঠারোশো হাদিস মুয়াত্তায় স্থান দিয়েছেন যার অর্থ হচ্ছে প্রায় আটানব্বই হাজার হাদিস তিনি গার্বেজ করে দিয়েছেন মাত্র আঠারোশো হাদিস তিনি মোত্ত মালিকই মাত্র আঠারোশো হাদিস সংকলন করেছে আর তার মানে ইমাম মালিক আটানব্বই হাজার হাদিসকে গার্বেজ করে দিয়েছে মানে এটা অন্য কিছু নিয়ে একটু অজ্ঞতার কারণে বলেছে এই মূর্খটা এতটাও জানে না এই ব্যক্তি এতটাও জানে না মহাদ্দিসদের নিকটে এক হাজার হাদিস মানে তারা মতন টেক্সকে বলে না তারা সনদকে বলে আবার বোঝাই মানে যদি মূর্খ যদি হয় তো পদস্খলন ঘটবে একথাই স্বাভাবিক মূর্খকে পণ্ডিত পণ্ডিতি দেখানোর চেষ্টা করছেন তিনি মনে রাখবেন সুপ্রিয় শ্রোতামণ্ডলী ইমাম মালিক এক লক্ষ হাদিস জানতেন ইমাম বুখারি ছয় লক্ষ হাদিস জানতেন এর মানে কি হাদিসের দুটো অংশ একটা হচ্ছে মাতন মানে মূল টেক্স যেখান থেকে শুরু হচ্ছে আবু হুরেরা রদিল্লাহ আনু বলেছেন রসুল হাসান বলেছেন এটাকে বলে টেক্স এটা হচ্ছে মতন আর ওপরে যেটা হচ্ছে সনদ যে হাদাসানা ফুলান হাদাসানা ফুলান হাদাসানা ফুলান মহাদ্দিসগঞ্জ যখন বলা হয় যে ইমাম বুখারি ছয় লক্ষ হাদিস জানেন ইমাম আহমেদ দশ লক্ষ হাদিস জানেন ইমাম মালিক দশ লক্ষ এক লক্ষ হাদিস জানতেন এর অর্থ এটা নয় যে ইমাম মালিক দশ লক্ষ হাদিসের টেক্স জানতেন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ইমাম বুখারি রহমল্লা সোহেব বুখারিতে দিন করতে হবে এই মর্মে মাত্র তিনটে হাদিস নিয়ে এসেছে সোহেব বুখারি সাতশো পঁয়ত্রিশ থেকে সাতশো সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এই কয়েকটা পাঁচ ছয়টা হাদিস নিচ্ছে কিন্তু ইমাম বুখারি রফুল উদ্দিন প্রসঙ্গে চারশোর বেশি হাদিস জানতেন কিন্তু বুখারিতে নিশ্চয় পাঁচখানা কেন কারণ টেক্স মূল একটাই যে রফল করতে হবে এবং সনদ জানতেন চারশো খানা তো মহাদ্দিসদের নিকটে এক লক্ষ হাদিস মানে এক লক্ষ সনদ জানা এক লক্ষ টেক্স জানা নয় ইমাম বুখারি সুরা ফাতেহা পড়তে হবে এই মর্মে সে বুখারিতে তিনটে আদেশ নিয়ে এসছে সাতশো ছাপান্ন সাতান্ন এরকম ধরনের কিন্তু ইমাম বুখারি তিনি সুরা ফাতেহা পড়তে হবে ইমাম মুক্তাদিকে এই মর্মে তিনি কমপক্ষে সাড়ে তিনশো হাদিস জানতেন যেটা তার জুজুল কিরাতে তিনি নকল করেছেন এবং জুজুল রাফুলিদিন বিভিন্ন সনদ নিয়ে এসেছেন তার মানে সর্বোপরি কথা এতটাই সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মূর্খটা এতটাই জানে না মহাদ্দিসদের নিকটে এক লক্ষ হাদিস মানে এক লক্ষ তিনি সনদ জানতেন মতন যে এক লক্ষ হতে হবে এমনটা নয় যেমন রফুলেদিন করার পক্ষে ইমাম বুখারি জানতেন চারশো হাদিস মাত্র নিয়ে এসেছে বুখারিতে পাঁচখানা হাদিস কিন্তু বারবার যদি এই চারশো হাদিসে যদি বলে যে ইমাম মালিক বলেছেন ইমাম আবু হরাইরা বলেছেন ইমাম জাবের বিন আবদুল্লাহ বলেছে এইভাবে যে চারশো খান হাদিস রফল দেন একই টেক্সে নিয়ে আসে বইটা অনেক বড় হয়ে যাবে এই জন্য মহাদিসদা করেন কি তারা অথেন্টিক চেঞ্জ নিয়ে আসে সনদ নিয়ে আসেন তিন চারটে মতন টেক্সটটা হচ্ছে হাদিসের ইস্তেমবাদ করার মূল বিষয় তার জন্য চারশো যেমন ইন্নামাল আমলবি নিয়াত নিয়াত সমস্ত কর্ম উপরে নির্ভর করে ইমাম বুখারি বলছেন যে আমি সত্তর জন তাবেই সাহাবি থেকে সনদ আমি জানতাম কিন্তু ইমাম বুখারি নিশ্চয়ই একটা একটাই একটাতে নিয়ে এসে সত্তরটা সনদের কাজ হয়ে গেছে এই জন্য একটাই নিয়ে আসে চারশোখানা রাফুল আদিনের হাদিস আছে কিন্তু পাঁচখানে নিয়ে এসেছে সমস্ত সৈরতকে পাঁচখানা হাদিসের মধ্যে ইনক্লুড হয়ে গেছে তার জন্য চারশোখানা আলাদা আলাদা রাফুল আদিনের হাদিস তারপরে সুরা ফাতে পড়ার হাদিস সত্তরখানা ইনামাল আমল নিয়াত নিয়াতের হাদিস নিয়ে আসার জরুরত নেই তার মানে এখানে বুঝতে হবে মহাদিসগণের নিকটে হাদিস জানা মানে এই নয় যে মতন জানা এটা ধোকা দিচ্ছে প্রতারণা করছে বাটপারি করছে অথবা এটা মিথ্যুক সে জানা শোনার পরেও মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অন্য কোনো কারণে মহাদ্দিসদের নিকটে একটাই কথা মনে রাখবেন যারা ধোকা দেবে মহাদ্দিসদের নিকটে হাদিস জানা মানে সনদ জানা মতন যে লক্ষ হতে হবে এমনটি নয় একটা মতনের ২০ জন সাহাবি ২০ জন তাবেই ২০ জন তাবা তাবাই তারা বর্ণনা করতে পারেন এটা মহাদিসদের নিকটে সনদ জানা মানে হাদিস জানা কিন্তু আমাদের অসুল বা শরীয়ত নির্ভর করছে মূলত এই মতনের উপরে মূল টেক্সের উপরে তাই মেসেজ একটাই একশো জন পাঁচশো জন হাজার জন বর্ণনা করেছে তো হাজার জনের কথা বোখায় তেনার দরকার নেই অতএব এখান থেকে বোঝা যায় এতটাই ইমাম মালিক এক লক্ষ হাদিস জানতেন আঠেরোশো খানা হাদিস মত্তাতে প্রাধান্য দেওয়ার মানে এই নয় যে আটানব্বই নাম আটানব্বই হাজার হাদিসকে তিনি অস্বীকার করেছেন এটা মিথ্যা কথা কেন ইমাম মালিক একটা হাদিসকে দেখা যাচ্ছে উনি বিশ জন সাহাব তাবেই থেকে তাবা তাবেই থেকে শুনেছে তো বিশটা হাদিস একই বিষয়ের একই টেক্সে একই মেসেজে নেশার প্রয়োজন নেই এই মূর্খগুলো এতটাও জানে না তার জন্য এত বড় একটা মিথ্যা কথা বলে দিলেন জিমা মালিককে একটা মৃত্যু প্রমাণ করার চেষ্টা যে তিনি গার্বেজ করে দিলেন আল্লাহ নবীর হাদিস এক লক্ষর মধ্যে মাত্র দুই হাজার নিয়ে এসেছে আটানব্বই আঠানব্বই হাজার হাদিস তিনি গরমিল করে দিলেন এগুলো ধোকাবাজি প্রতারণা আপনি অথেন্টিক দলিল দেন আপনি হাদিস অস্বীকার করছেন করেন কিন্তু কেন প্রতারণা আশ্রয় নেবেন কেন ধোকাবাজিতা করবেন আর যদি অজ্ঞহন এ বিষয়ে হাদিস শাস্ত্র পরে কথা কেন বলতে এসেছেন আল্লাহ সুবান তাল্লাহ পবিত্র কোরআনে সুরাবান ইসলাম সতেরো আত্মা ছত্রিশে আল্লাহ বলেছে যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কথা বলো না ইন্না সামা অল বাসার অল উলাই উলাইকা কেন আনু মাসউলা নিশ্চয় তোমাদের চক্ষু কর্ণ এবং হৃদয় জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ বলেছেন যে যে বিষয়ে তোমার এই নেই জ্ঞান নেই সেসব কথা বলো না আপনার হাদিস শাস্ত্র সম্পর্কে সংকলন সম্পর্কে ইতিহাস জানা নেই আপনি কেন বলতে যাচ্ছেন ইমাম মালিক সম্পর্কে জানেন না কেন বলতে যাচ্ছেন কোরআনের বিরুদ্ধে যাচ্ছেন আপনি কিসের কোরআন মানেন আজীব বিষয় আসেন আমার খুবই সংক্ষিপ্ত সময় আমি প্রোগ্রামের জন্য বের হয়েছি তার জন্য সংক্ষিপ্ত হাদিসগুলোকে তার মিথ্যা বা বানোয়াট মনে হয়েছে দেখেন আরেকটা অভিযোগ ইমাম মালিকের নিকটে নাকি এই আটানব্বই হাজার মিথ্যা বানট মনে হয়েছে তার জন্য তার মত্তাতে নিয়ে আসেনি এটা মিথ্যুক এটা প্রতারক এবং অজ্ঞতার কারণে এসব কথা বলছে নচেত তিনি মিথ্যুক অন্য কোনো তার উদ্দেশ্য আছে অন্য কোনো মিশন আছে আদেশ তিনি কার্যত অস্বীকার করলেন দেখেন একই কথাকে কোনো জোর দিচ্ছে তাগিদ দিচ্ছে মানুষ এতে শুনে খুব খুশি হয়ে যাবে মানে একই কথাকে তার মূল আর্গুমেন্টটাই ভিত্তিহীন কোনো দলিল প্রমাণ ছাড়াই কথা বলছে তারপরে আমি বলেছি এক লক্ষ সনদ জানা মানে ইমাম বুখারি ছয় লক্ষ সনদ জানতেন হাদিস ইমাম বুখারি মহাদিসদের নিকটে হাদিসের পরিবেশে মানে সনদ জানা সনদ জানা আর মূল মেসেজ থাকতে পারে দশ হাজার কিন্তু সনদ থাকতে পারে ছয় লক্ষ এতটা মূর্খ জানে না তার আর্গুমেন্টটা তার দলিলটা তার প্রমাণটা মূল উৎস যদি বাতিল হয় তার বাকি যত যুক্তি দেবে অনার্থক সবগুলো এমনি ভিত দুর্বল হয়ে যাবে মাকড়সার জালের মতো দুর্বল হয়ে যাবে কেন তার তার মূল আর্গুমেন্ট মূল দলিল এটা যদি মিথ্যা ধোকাবাজি প্রতারণা হয় তাহলে তার বাকি কথাগুলো তো অটোমেটিক এটা মানে ভিত্তিহীন হয়ে যাবে এই নীতি এই নিয়ম এই উসুল আপনারা সকলে জানেন আসেন তারপরে কথা শুনি মানে একই কথাকে বারবার তাগিদ দিয়ে বিভিন্ন ভাষাতে সুন্দর ভাষাতে তিনি বলতে পারছেন মানুষ ভাবছে যে না কি না কি সত্যি লোকটা মনে হয় অনেক ইতিহাসবিদ অনেক হাদিস শাস্ত্রবিদ অনেক হাদিস সংকল ইতিহাস জানে কিছু জানে না এতটুকু জানে না যে সনদ বলতে মহাদিসদের নিকটে কি আর মতন বলতে কি মহাদিসদের নিকটে হাদিস কাকে বলে এতটাই জানে না তাই ইনার একটা কথাতে একটা যুক্তিতে এনে গোটা বিশ মিনিটের ভিডিও জবাব হয়ে যায় তারপরে কথা কিছু থাকে জি আটানব্বই হাজার হাদিস অস্বীকারী দেখেন আবার একই কথা ইন্তেকালের প্রথম শতকেই সাহাবি যুগে খোদ মদিনাতেই যদি আঠারোশো হাদিসের বিপরীতে লক্ষাধিক বানোয়াট কথা রুটতে পারে দেখেন সালফে সলিনের মধ্যে এবং সাহাবিদের জামানা থেকে তিনি মিথ্যা অভিযোগ করছে জিমি মালিকের যুগে যদি আটানব্বই নম্বর হাদিস যদি জাল হয়ে যায় তাহলে পরবর্তী সময়তে এখনকার যুগে কি হতে পারে প্রথম কথা রে ভাই আটানব্বই এক লক্ষ হাদিস মানে মূল মেসেজ নয় সনদ বারবার একই মেসেজে সনদ নেশার প্রয়োজন নেই তার বই এত মোটা হয়ে যাবে মূর্খটা দেখেন এই একটা যুক্তি দিয়ে গোটা ভিডিওটাকে তিনি বানিয়েছেন আর তার যুক্তিটা যে একটা অনর্থক দলিলবিহীন একটা সাধারণ মানুষকে মিথ্যা দিচ্ছে এটা আপনাদের প্রমাণিত দেখেন পারে তো পনেরোশো বছর পর ঢাকা বা নিউ ইয়র্কের অবস্থা কি হতে পারে অনুমান করতেই পারেন হাদিস এবং ফেখের উপর ইমাম মালেকের পাণ্ডিত্য প্রশ্নাতীত তবে ইমাম মালেক অনেক হাদিস নিয়েই প্রশ্ন তুলেছেন এমনকি মুয়াত্তায় উল্লেখিত অনেক হাদিস তিনি নিজের ফিখে মাসালায় বিবেচনায় নেননি তিনি এসব হাদিস সম্পর্কে বলেছেন এই হাদিসগুলো আমি গ্রহণ করেছি কিন্তু এগুলোর উপর আমরা আমল করি না দেখেন এখানে একটা যুক্তি খাড়া করেছে ইমাম মালিক রহমাহুল্লাহ তিনি অনেক হাদিস নিয়ে এসেছেন কিন্তু আমল করেন না কারণ হিসাবে এই কথা ইমাম মালিক কোথায় বলেছে ভাই সজল ভাই এটা কোথায় বলেছে ইমাম মালিক আপনাকে ইমাম মালিক কানে কানে এসে বলে গেছে কালকে যে আমি অনেক হাদিস নিয়ে এসেছি আর তিনি বলছেন যে মত্ত মালিকের প্রথমেই তিনি লিখেছেন কোথায় লিখেছে ভাই আমাদের কাছে মত্ত মালিক আছে কই কোথায় কত নম্বর পৃষ্ঠা লাইনটা একটু বলেন স্ক্রিনশট দেন আপনি তো টেকনোলজি খুব ভালো জানেন স্ক্রিনশট দিয়ে কথা বলেন যে তথ্যগুলো দিচ্ছেন স্ক্রিনশট ব্যবহার করেন ভিডিওতে স্ক্রিনশট দেন ইমাম মালিক যে কথা বলেছে যে অনেক হাদিস নিয়ে এসেছে আমল করি না এবং কারণটা বলছে দেখেন কত বড় ধোকাবাজি কারণ দেখেন ভাই আপনি কথা বলছেন দলিল দেন বেদলিল কেন আপনি আর্গুমেন্ট পেশ করছেন এটা কী আল্লাহ সুমতা বলছেন পবিত্র কোরআন সর বাকারা সন্মদ দুই আত্মা এগারো কুল ইনকুম তুম আল্লাহ সুমতা স্পষ্ট বলেছে যে তোমাদের সত্যবাদী হও কুল হাতুবরানকুম ইনকুম তুম সদেকিন যে সত্যবাদী হয়ে থাকো প্রমাণ পেশ করো প্রমাণ দিয়ে কথা বলেন আপনি হাদিস শাস্ত্রকে অস্বীকার করতে চাইছেন অভিযোগ করছেন অভিযোগ করলে আপনাকে প্রমাণ দিতে হবে প্রমাণ ব্যবহার করেন ইমাম মালিক কোথায় বলেছে অনেক হাদিস আমি নিয়ে এসেছি আমার তাতে কিন্তু আমি আমল করি না এবং কারণ উল্লেখ করছেন এই কারণ ইমাম মালিক কোথায় বলেছে নচেত মিথ্যক সাব্যস্ত হবেন সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আবারও বলছি এই ব্যক্তিটা মানে কিছু কিছু কথার মধ্যে এমনভাবে সুন্দরভাবে ভাষা দিয়ে মানুষকে অ্যাটাক করার চেষ্টা করছে মানুষ ভাবছে কথা সত্য বিন্দু পরিমাণে কোনো লেশ পরিমাণে কোনো দলিল নেই নিজের মুখের কথা নিজের নাফসের কথা শুধুমাত্র শুনেছে যে দুইশো বছর পর হাতের সংকলন শুরু হয়েছে এখন এটা থেকে যত যুক্তি জানে যত বুদ্ধি আছে সব বুদ্ধিগুলোকে আক্কেলগুলোকে খাটাচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা দলিলবিহীন কথা দলিল দেন ইনকুম তুমি সদেকিন যে সত্যবাদী হন প্রমাণ পেশ করেন আপনি যদি কোরআনকে মানে সর্বাকারাত্মক সাগরতে আল্লাহ হচ্ছে প্রমাণ পেশ করেন আপনার যুক্তির পেছনে আসেন তারপরে শুনি কি বলছে কারণ এগুলো কোরআনের বক্তব্যের বা কোরআনের মূলনীতির পরিপন্থী দেখেন এখানে আবার একটা মালিকের ইমাম মালিকের কথা বলছেন যেমন মালিক অনেক হাদিস নিয়ে এসেছে কিন্তু তিনি নিজে আমল করে না কেননা কোরআনের পরিপন্থী এটা নাকি ইমাম মালিকের কথা দাদা কোথায় বলেছে দাদা প্রমাণ দেন স্ক্রিনশট দেন অনর্থক দাবি করছেন কেন প্রমাণবিহীন দাবি করা ভিত্তিহীন মাকসার জালের চাইতে দুর্বল ভাই প্রমাণ পেশ করেন এই হাদিসগুলো আমল না করলে আপনি গ্রহণ করলেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই হাদিসগুলো আমি জেনে বুঝেই রিজেক্ট করেছি এটা বোঝানোর জন্য এই হাদিসগুলো আমি মুয়াত্তায় উল্লেখ করেছি নইলে অনেকেই মনে করতো আমি হয়তো এই হাদিসগুলো জানি না বলেই এমন ফতোয়া দিয়েছি যেমন কুকুর কোনো পাত্রে মুখ আচ্ছা, তার স্বাদ আচ্ছা এটার পরে জব দিয়েছে উনি যে আর্গুমেন্ট পেশ করেছে ইমাম মালিকের নাকি এই ধরনের কথা বলেছে ইমাম মালিক কোথায় বলেছে যে সহি হাদিস আমি পেয়েছি সহি সাব্যস্ত হয়েছে কিন্তু আমি আমল করি না কেন কোরআনের পরিপন্থী হয়ে গেছে কোথায় বলেছে যতক্ষণ না বলবে এই ব্যক্তি মৃত্যুক বলে বিবেচিত হবে আল্লাহ তারা পবিত্র কোরআনে একাধিক জায়গাতে বলেছে সলিমিন মানে একষট্টি ষট্টি তেষট্টি পর পর যে লালতুল্লাহিয়ার কাজিবিন মৃত্যুক দুপুরে আল্লাহ লানত হোক কোথায় বলেছে ভাই প্রমাণ পেশ করেন সুপ্রিয় শ্রোতামণ্ডলী ধোকা দিচ্ছেন কীভাবে দেখেন দাবি করছে কোনো প্রমাণবিহীন স্ক্রিনশটবিহীন টেকনোলজি ভাই আপনি খুব ভালো জানেন আপনি খুব টেকনোলজি ভালো জানেন টেকনোলজি যেহেতু জানেন আপনি আপনি স্ক্রিনশট ব্যবহার করেন অথেন্টিক সোর্স দেন দেখেন তারপরে কথা দেখেন ধুয়ে নিতে হবে এমন একটি হাদিস ইমাম মালিক মুয়াত্তায় উল্লেখ করেছেন কিন্তু এই হাদিস তিনি অকার্যকর বলেছেন কারণ কোরআন ইমাম মালিক নাকি সাতবার কুকুর যদি খাই কোনো পাত্রে মুখ দেয় তাই সাতবার ধুতে হবে এই ধোয়ার কাজটা ইমাম মালিক নাকি হাদিসটাকে অকার্যকর বলেছে আমার কাছে মহাত্মা মালিক আছে এখানে দেখতে পাচ্ছেন মহাত্মা মালিক দু আমার কাছে দুটো এখানে আছে কোথায় আছে ভাই হাদিস নম্বরটা বলেন ইমাম মালিকের কোন প্রকাশনী ইংলিশ হলে ইংলিশ বলেন বাংলা হলে বাংলা বলেন আরবি হলে আরবি বলেন উর্দু হলে উর্দু বলেন কত নম্বর হাদিসের আলোকে ইমাম মালিকের এই মন্তব্যটা আছে যে সাতবার ধৌত করা এই এই হাদিসটা অকার্যকারিতা এটা গ্রহণীয় নয় কোথায় বলেছে ভাই দাবি করছেন হাদিস থেকে হাদিসের রেফারেন্স দিতে কী হচ্ছে আজীব ব্যাপার মানে প্রত্যেকটা কথা তিনি দাবি করছেন প্রমাণবিহীন অন্তত হাদিস নম্বর বলেন পৃষ্ঠা নম্বর বলেন স্ক্রিনশট ব্যবহার করেন এত কিছু এখন আছে দাবি করছেন অনার্থক আজীব ব্যাপার কুকুরকে অপবিত্র বলেনি ইমাম আবু হানিফা কুকুরের বিধানকে অন্যান্য প্রাণীর মতোই বলেছেন কোথায় বলেছে ইমাম ইমাম আবু হানিফা কোথায় বলেছে ভাই ইমাম আবু হানিফা রহিমাল্লাহ কোথায় বলেছে কোন উদ্দেশ্যে বলেছে কোন প্রসঙ্গে বলেছে পেশ করেন দেখুন মানে ইনি মানুষের ব্রেনটাকে সাইকোলজিটাকে কী ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে এমনি তথ্য তার ভিত্তিহীন দুর্বল আর্গুমেন্ট তারপরে এমন এমন কথা বলছে যেগুলো ইমাম মালিকের কাছ থেকে এমন ভাব করছে যে ইমাম মালিক এসে কানে কানে এসে বলে গেছে ইমাম মালিক তিরানব্বই হিসেবে মৃত্যুবরণ করছে দীর্ঘ তেরোশো বছর চলে গেল ইমাম মালিক কোথায় বলেছে আপনাকে ভাই যেই তথ্যটা বলেছে সেই তথ্যটা কি ওহি যে কোনো গ্রন্থে যদি বলে থাকে সেটাকে ওহি হাদিসকে যদি আপনি চোদ্দোশো বছর পরে গ্রহণ করতে না চান ইমাম মালিকেরও তো ওই উক্তিটা তেরোশো বছর আগে লিখেছে ইমাম মালিকের তো ইমাম মালিকের এই কথার পরে নির্ভর করে আপনি কী করে ইমাম মালিকের কল দিয়ে হাদিসকে অস্বীকার করছেন আজীব ব্যাপার মানে ইমাম মালিকের কথাকে তিনি সহি মনে করছেন ওহির মতো মনে করে তিনি হাদিসকে অস্বীকার করছেন আজীব আর্গুমেন্ট আসেন তারপরে শোনেন অন্যান্য প্রাণের বেলাতেও একই এবারে মুয়াত্তা মালিকের আঠারোশো হাদিসের কাহিনী শুনেন বা বলেন আঠারোশো হাদিসের মধ্যে মাত্র ছয়শো হাদিস আছে মারফু আর বাবা বড় পণ্ডিত হাদিস বলতে আমরা যা বুঝি অর্থাৎ নবীজির কথা কাজ অনুমোদন ছয়শো হাদিস আছে মৌকুফ হাদিস মৌকুফ না মাউকুফ হাদিসগুলোর সাথে নবীজির কোনো সম্পর্কই নেই এগুলো হচ্ছে সাহাবিদের কথা কাজ অনুমোদন ইনি জানেন না যে মাউকিফ হাদিস কখনো কখনো মারফু হতে পারে এতটুকু জানা নেই বা অন্তত কিছু ওসুল হাদিসের গ্রন্থ গ্রন্থ পড়েন কখনো কখনো সাহেবেরা যদি বর্ণনা করে অনেক ওসুল আছে অনেক অসুল আছে আমাদের কাছে আমরা যে হাদিস গ্রহণ করি এমনি গ্রহণ করলাম না অনেক অসুল আছে আমাদের আর্গুমেন্টকে খণ্ডন করেন অসুলে হাদিসটাকে খণ্ডন করেন তারপর আপনার যুক্তি পেশ করবেন মারফু মাউকুফ হাদিস কখনো মারফু হতে পারে এবং আছে পরে ইনশাল্লাহ দলিল দেবো মানে এতটুকু জানে না উসুল হাদিস সম্পর্কে শুধু অতটুকুই জানে যে হাদিস সংকলন হয়েছে আল্লাহ নবীর দুইশো বছর পর বা একশো বছর পর এবং যত যুক্তি জানে অনার্থক যুক্তি আওড়িয়ে চলে যাচ্ছে আজীব ব্যাপার মানুষ জি তারপরে শুনেন নবীজির সাহাবিদের প্রকৃত সংখ্যা কত কয়েক লক্ষ সাহাবি মানে যারা নবীজিকে সরাসরি দেখেছে মদিনায় আধিপত্য প্রতিষ্ঠার পর এবং মক্কা বিজয়ের পর অনেকেই প্রাণ বাঁচাতে সাধারণ ক্ষমা পেতে বা সরকারি দলের সুবিধা নিতে ইসলাম ধর্ম গ্রহণ করে যারা প্রকৃত পক্ষে মুসলমান ছিল না কোরআনে মুনাফিকদের মানে আল্লাহ রসুলের জামানাতে যেসব সাহাবিরা অনেকে ছিল ইসলাম কবুল করেছে মানে এখানে আবার সাহাবিদের উপরে তিনি একটা হস্তক্ষেপ করতে যাচ্ছে যে সাহাবিরা অনেক সাহাবি আছে যারা মুনাফিক বলতে চাইছে দলিলও পেশ করবে আউজবিল্লা যারা আল্লাহ সাহাবির পরে যেটা অভিযোগ করবে বা এদের কাছ থেকে আর কী আশা করা যায় এরা ইসলামের বন্ধু না শত্রু না ইসলামকে তারা কতটুকু বুঝেছে আপনারা বুঝতে পারবেন তারপরে এনার কথা কতটা গ্রহণযোগ্যতা আছে আপনারা গ্রহণ করবেন যে আল্লাহ সাল্লাহ জামানাতেই কোরআন একটা আয়াত আছে যে হ্যাঁ মুনাফিক তাদের মধ্যে ছিল তার মানে সাহাবিদেরকে মুনাফিক বলার একটা অপচেষ্টা এবং মানুষের মধ্যে ধীরে ধীরে পুশ করার চেষ্টা করছে যে হ্যাঁ তো সাহাবিদের মধ্যে অনেক মুনাফিক ছিল তারা হাদিস আল্লাহ নবীন নামে মিথ্যা বলতে পারে মানে ওইটুকু আস্তে আস্তে ধীরে ধীরে পুশ করছে খুব ছোট মানে সূক্ষ্মভাবে তিনি এইভাবে মানুষের ব্রেনটাকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা করছে আজিব ব্যাপার প্রত্যেকটাই তিনি অনেক কৌশল করে শব্দগুলো চয়ন করেছে এগুলো বোঝা যায় হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষ তারা সহজে জানেন হাদিস সংকলন ইতিহাস তারপরে তাই তো কোরআনে আছে এ ধরনের কথা দেখেন বুঝতে পারবেন যে তার স্থূল প্রয়োজনে কীভাবে করছে নিয়ে একটি সুরাই আছে মুনাফিকদের সম্পর্কে বহু আয়াত আছে সুরা তাওবা সাতানব্বই নং আয়াত আল্লাহ বলেছেন আল আরাবু আসাদ্দু কুফরা ওয়া নেফাকান আরবরা কুফর ও মুনাফিকিতে কঠিনতর আরবরা সুরার 101 নং আয়াত আর তোমাদের আশেপাশের মরুবাসীদের মধ্যে কিছু লোক মুনাফিক এবং মদিনাবাসীদের মধ্যেও কিছু লোক অতিমাত্রায় মুনাফিকিতে লিপ্ত আছে তুমি তাদেরকে জানো না আমি তাদেরকে জানি সুতরাং নবীজির সময়ে অনেক ছদ্মাবেশী মুসলমান ছিল কিন্তু আমরা জানি না তারা কারা নবীজির মৃত্যুর পর এরা ধর্ম ত্যাগ করে হজরত আবু বকর রদিল্লা তালা মানে এখান থেকে দেখেন আস্তে আস্তে বোঝানোর চেষ্টা যে সাহাবিদের মধ্যে অনেক মুনাফিক যেহেতু ছিল কোরআনে হাদিস একাধিক জায়গাতে বলা হচ্ছে এক্ষেত্রে মানে মানুষের ব্রেনটাকে একটু ধুকিয়ে দেওয়া যায় না সাহাবিদের মধ্যে খারাপ মানুষ ছিল তারা হাদিস তৈরি করতে পারে মানে সাহাবিদের জামাতে পরে একটা সূক্ষ্মভাবে ঘুরে কান ধরে তাদেরকে মুনাফিক প্রমাণ করা অন্য কিছু না মানে এটা ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে মানে সাহাবিদের ব্যাপারের দিকে নিয়ে যাচ্ছে যে না তাদের মধ্যে কিছু মুনাফিক ছিল মানে সাহাবিদের জামানাটাকে অস্বীকার করে দেওয়া অথেন্টিক সিটি থেকে দূর করে দেওয়া অন্য কোনো পরিকল্পনা এতটাই পরিকল্পনা সূক্ষ্ম কৌশল দেখেন তারপরে দেখেন কি বলছে খেলাফতকালে ধর্মত্যাগীদের রিদ্দার যুদ্ধ হয় নবীজির সকল সাহাবিদের কথা কাজ অনুমোদনও কি শরীয়তের বিধান হজরত জায়দ রাদিল্লাহ তালাহ ছাড়া আর কোনো সাহাবের নামই নেই কোরআনে অথচ তাদের কথা কাজ অনুমোদন কোরআনের সমকক্ষ হয় কোন বিবেচনায় এখানে মানে এখান থেকে এখান থেকে সাহাবিদের প্রতি অভিযোগ বুঝতে পারছেন আপনারা কোরআন খুলবেন সুরাব বাকারা একমাস সাঁত্রিশ আল্লাহ বলছে ফাইনা আমানু বি মিসলিমা আমান তুমবিহি ফেকা দিহিতা দাও যদি তোমরা তাদের মতো ইমান আনো তবে তোমরা প্রাপ্ত হবে আল্লাহ বলছে যদি তোমরা তাদের মতো ইমান আনো তবে তোমরা প্রাপ্ত হবে মানে সাহাবিদের মতো ইমান আনার কথা সুরা নিসা একমার একশো পনেরোতে আল্লাহ সুবান তাল্লাহ বলেছে ওমা কি রসুল মিম বাহাদিমা তামাল হুদাই ইয়াত্তবি গাই রিসাবিল মুমিনিন মুমিনদের পথ ছেড়ে দিয়ে যারা অন্য পথে ধাবিত হবে আল্লাহ তাদেরকে সেই দিকে ধাবিত করবে তবে জাহান্নামে নিক্ষেপ করবে সুরা তোবা আয়তমার একশোতে আল্লাহ বলেছে রদে আল্লাহ তাল আনহু আর রদওয়ান আল্লাহ সাবিদের পরে খুশি হয়ে গেছে রাজি হয়ে গেছে আল্লাহ করেন সুরা ওবার একশো নম্বর আয়াতে বলে দিয়েছে কিন্তু সাবিদের মধ্যে একটা জামাতকে তিনি মানে মানে মূলত অপবাদ দিয়ে গোটা সাহাবিদের জামাতটাকে সাধারণ জনসাধারণের কাছ থেকে বোঝানোর চেষ্টা করছে না সাহাবিদের মধ্যে অনেকে মুনাফিক ছিলেন আবু হরের অনেক হাদিস বর্ণনা করেছে হতে পারে তিনিও মুনাফিক ছিলেন আবু মুসাসারি তিনিও মুনাফিক থাকতে পারেন মানে এটা সূক্ষ্ম কৌশল অন্য কিছু নয় অন্য কিছু কৌশল নয় একদম এতটাই তারপরে দেখেন কি বলছে শেষ নয় প্রায় আড়াইশ মক্তু হাদিস আছে মুয়াত্তে মক্তু হাদিস হচ্ছে তাবেইদের কথা কাজ অনুমোদন তাবেইদের সংখ্যা কয়েক মিলিয়ন ইয়াজিদ সীমার এরও তাবি ছিল চলে এসেছে মুজাহিদ স্বয়ং ইমাম মালিক তাবেইদের বর্ণিত 98 হাজার হাদিস গ্রহণ করেননি এখানে আবার একই যুক্তি সকল সাহাবি ও তাবেই বিশ্বস্ত বা সত্যবাদী ছিলেন না সেখানে তাবেদের কথা কাজ অনুমোদন ইনি যুক্তি করলেন কি ইমাম মালিক যেহেতু আটানব্বই আটানব্বই হাজার হাদিসকে তিনি বাদ দিয়েছেন তাই ইমাম মালিকের নিকটে সাহাবে তাবেইরা সত্যের মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি মিথ্যুক এ ধোকাবাজ কেন ইমাম মালিক আমি আগেও বলেছি এক লক্ষ হাদিস জানতেন মানে এই নয় যে এক লক্ষ মূল টেক্স জানতেন ইমাম মালিক মত্তাতে মাত্র আঠারোশো টেক্স নিচ্ছে আর সনদ এখান থেকে একটা হাদিসের পঞ্চাশটা সনদ ইমাম মালিককে জানা থাকতে পারে এই নিয়ে সনদকে বলা হয় মূল হাদিস আর টেক্স মেসেজটা এটা আমি বারবার বলেছি একই আর্গুমেন্ট দিয়ে তার আর্গুমেন্টের মূল ভিত্তি বিধান হয় মুয়াত্তায় প্রায় 200 হাদিস আছে মুরসাল আরবিতে বোম্বাস্টিক শোনালেও মুরসাল শব্দের অর্থ হচ্ছে পরিত্যাজ্য দেখেন বলে মুরসাল শব্দের অর্থ পরিত্যাজ্য এতটুকু জ্ঞান নেই যে মুরসাল বলতে কাকে বলা হয় মুরসাল বলতে পরিত্যাজ্য কোথায় পেয়েছেন দাদা কোথায় আমি তো বুঝি না কোথায় পেয়েছে মুরসাল বলতে পরিত্যাজ্য মুরসাল মানে সনদ বিচ্ছিন্ন ছিন্ন হয়ে যাওয়া সনদ বিচ্ছিন্ন হওয়া চেনকে মাঝখান থেকে না থাকা ইনি বলছে মুরসাল মানে আজীব ব্যাপার এতটুকুই উসুল এতটুকু শব্দ জানে না যে মুরসাল বলতে কি বোঝে অর্থ কী নিজের মতো পণ্ডিত জাহির করতে লেগেছে হচ্ছে আবু আকারের সুমাতে আবু আকারতালানু অনেক মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ করেছে তো ভাই আপনি কি আবু আকারের যুগে ছিলেন আপনি এই ইতিহাস কীভাবে জানলেন কোথা থেকে হাদিস থেকে জেনেছেন তো হাদিস আপনার নিকটে অথেন্টিক নয় আবার হাদিস থেকে আপনি দলিল দিচ্ছেন দেখেন মানে যেটা ওনাদের পক্ষের মানে হাদিসকে দুর্বল করার জন্য সন্দেহ সংশয় সৃষ্টি করার জন্য যেসব তথ্যগুলো হাদিস থেকে লাগছে ওগুলো নিজে দলিল ব্যবহার করছেন কিন্তু আবার কিছু কিছু হাদিস যেগুলো হাদিস আছে ওগুলোকে অস্বীকার করছেন এটা কি ভাই আপনাদের দলিল যেটা সেটা দিয়ে আপনি খণ্ডন করুন ব্যাপার কারণ এসব হাদিসের বর্ণনাকারী নবীজির মৃত্যুর পর জন্মগ্রহণ করেছেন এরা লোকমুখে এসব হাদিস শুনেছে কিন্তু কোন লোকের কাছ থেকে শুনছে স্পেসিফিক মানে নেই যে ছয়শ মারফু বা নবজির হাদিস আছে মুয়াত্তায় তাতেও রিপিটেশন আছে অনেক মানে এখান থেকে একটা হাদিসের অথেন্টিসিটি প্রমাণ হয় উনি নিজে বলেন মুরসাল মানে আল্লাহ সাল্লাহ যুগের কথা বর্ণনা করছে একজন একজন ব্যক্তি কিন্তু মাঝখানে কার কথা মনে নেই দেখেন তার মানে যারা হাদিস বর্ণনা করেছে যার কথা মনে নেই তার নামটাও বলেনি তারা কত মানে ন্যায় ন্যায়পরণতার সঙ্গেই তারা হাদিসকে বর্ণনা করেছে তিনি নিজে বললেন যে অনেকেই আল্লাহ সাল্লাম নামে হাদিস বর্ণনা করেছে কিন্তু মাঝখান থেকে একজন ব্যক্তির কথা নাম মনে না থাকার জন্য তার নামটা বলেনি তার মানে তাবেইরা তাবা তাবাইরা তারা হাদিস বর্ণনা করেছে কিন্তু কার কাছ থেকে শুনেছে মনে নেই তার নামটা পর্যন্ত বলেনি এত মানে এত তারা ন্যায়প্রণতার সঙ্গে হাদিসটা বর্ণনা করতেন কিন্তু এটা আবার তিনি ব্যবহার করছেন যে হাদিস বিরোধীর পক্ষে বা মুরসাল হাদিস থেকেই প্রমাণ হয়ে যায় যে হাদিস বর্ণনার ক্ষেত্রে মানে কার কাছ থেকে শুনেছে সেই মনে নেই এটাকেও তারা গ্রহণ করেনি বা একটা মিথ্যা নামও বলেনি যে আমি অমুকের কাছ থেকে শুনেছি তিনি যে অভিযোগটা করেছেন যে অনেক তাবেরা মিথ্যা হাদিস বর্ণনা করতে পারে আর এবার মিথ্যা হাদিস তো দূরের কথা মিথ্যা ব্যক্তির নামই বলতে চাইনি যে আমি কার কাছ থেকে হাদিসটা শুনেছি এখান হাদিস অথেন্টিকসিটি প্রমাণ হয়ে যায় মানে চোর চুরি করলে একটা চটি থুয়ে যায় ইউনিক হাদিস হিসাব করলে শতিনেক প্রকৃত হাদিস আছে মুয়াত্তায় হাদিসের এই জটিল শ্রেণীবিন্যাস আমরা কতজন বুঝি আপনি বুঝেন উনি বুঝেন অনেক বুঝি বা আমাদের বোঝানো হয় মুয়াত্তা মালাকের হাদিস সহি হাদিস বা হিব্বানের বর্ণনা ব্যাস হিজরি আশি সালে জন্মগ্রহণকারী সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্কলার ইমাম আজম আবু হানিফা বয়সে ইমাম মালেকের তেরো বছরের বড় সমসাময়িক কালের মানুষ হলেও হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে এই দুইজন জগৎ বিখ্যাত ইসলামের পণ্ডিতের দ্বিমত স্পষ্ট এ দ্বিমতের ধান্দাবাজি একটা জিমা মালিকের সঙ্গে ইমাম আবু হানিফার হাদিসের সনদ নিয়ে মতন নিয়ে নাকি বিরাশের বিরাট মতো অনুক আছে ভাই হাদিস নিয়ে নাই ফিক নিয়ে আছে ভাই ফিক কোনটা হাদিস কোনটা জানেন না আজীব ব্যাপার এটা একটা মূর্খতা এটা দিয়ে তার দাবিকে তার মূল আর্গুমেন্টকে শক্ত করতে চাইছে কিন্তু এটা ভিত্তিন কথা যে হাদিসের সনদ মতন নিয়ে নাকি তাদের মধ্যে মতনক হয়েছে কোথায় পেয়েছেন এই তথ্য কোথায় পেয়েছেন আপনি ছিলেন ইমাম আবু হানিফা মালিক যখন মতনক্য করেছে আপনি পাশ থেকে দাঁড়িয়ে দেখেছিলেন আজীব ব্যাপার মিথ্যা কথা বলে তিনি আর্গুমেন্ট পেশ করছে বা সত্য অথেন্টিক দলিল দেন কারণে হানাফি ও মালিকি দুটি ভিন্ন সুন্নি মাঝহাবের সৃষ্টি হয় ইসলামের প্রথম শতকে ভাই মাঝহাব সৃষ্টি হওয়ার মূল কারণ হাদিস নয় ইস্তেমবাদ হাদিস থেকে মাসালা বের করা এমনটাই যদি হয় যে দুই রকমের হাদিস পার কারণে দুটো দল তৈরি হয়ে গেল তবে কোরআনের আয়াত নিয়ে সবচেয়ে মুসলিম উম্মার মধ্যে বেশি দল তৈরি হয়েছে আলী রদুল্লাহকে খারিজিরা কোরআনের আয়াত দেই তারা হত্যা করছে এবং ইসলামের যতগুলো আকিদার বিভক্তি হয়েছে মাসালাগত বিভক্তি মাত্র চারটে হানাফি শাফি মালিক আহম্বেলি কিন্তু আকিদার উপরে একশোর উপরে ভাগ হয়ে গেছে আর আকিদা নির্ভর করে কোরআনের উপরে তো কোরআন থেকে তো মুসলিম উম্মার বেশি বিভক্ত হয়েছে ভাগ হয়েছে হাদিস থেকে তো মাত্র চারটে ফিক তৈরি হয়েছে দেখেন ইনারা এতটাই অজ্ঞ এটা থেকে বলছে হ্যাঁ হাদিস থেকে যদি চারটে দল তৈরি হয়েছে তার মানে হাদিস সহি জয়ীব নিয়ে এই মতন হয়ে গেছে আর কোরআনের আয়াত নিয়ে কোরআন থেকে মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে বেশি দল তৈরি হয়েছে ফিরকা তৈরি হয়েছে তার মানে কি কোরআনকে বিভিন্ন রকমের বলবেন মানে হাদিস বুঝার ক্ষেত্রে মালিক একই হাদিসের একটা অর্থ বুঝেছে আর ইমাম আবু হানিফা রহমাল্লাহ একটা অর্থ বুঝেছে এটা ফিকের বিষয় হাদিসের মতন নিয়ে তাদের মধ্যে মত পার্থক্য হয়নি মূর্খটা এতটা জানে না আবার পণ্ডিতি করে চলে যাচ্ছে আজীব ব্যাপার আশ্চর্য হই আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করে দিচ্ছে এই ছোট্ট মানে একটা অজ্ঞতাপূর্ণতার গবেষণা নিয়ে মূর্খতাপূর্ণ গবেষণা নিয়ে আজীব ব্যাপার হানাফি মেঝাব মোতাবেক রক্ত বের হলে অজু ভঙ্গ হবে কিন্তু মালিকি মেঝাব মোতাবেক হবে না এবার অজুর সাথে নামাজের সম্পর্ক অজু নাই মানে হানাফি মতে নামাজ হবে না কিন্তু মালিকি মতে হবে এবার কোন দিকে যাবেন কোন দিকে যাবো না ভাই আপনি দলিল দেন আগে আগে কথাটা দলিল দেন কোন দিকে যাব মানে আশ্চর্য বিষয় ফিকের হাদিসের কারণে যে ঘটেছে এমনটা নয় ফিকের কারণে ঘটেছে আমি এই কথাই এই এই বিষয়টা কোরআন থেকে আমি দেখাতে পারবো এমন ধরনের ইস্তেমবাদ যে মানে পরবর্তী সময়তে অনেক আলেম বলে এমনকি উনিও পাকিস্তানের যিনি জাভেদ আহমদ গাম্বাদি যিনি একজন আছেন তিনি আহলে কোরআন আর বাংলাদেশের মতি রহমান মতি রহমান যিনি আছেন উনি আহলে কোরআন দুজনের মধ্যে মাসালাগত অনেক মতনৈক্য ঘটেছে দুজনই কোরআন থেকে দলিল দিয়ে দুই রকমের বুঝেছে তা হাদিস থেকে একই দুইজন ইমাম যে দুই রকম অর্থ বুঝে এবং রায় দেয় এখানে কী এমন পেয়ে গেলেন বুঝি না আশ্চর্য অন্য কিছু নাই হাদিসকে অস্বীকার করা মানে নবী মোহাম্মদ ইসলামের আদর্শকে অস্বীকার করা ইসলামের অর্ধেক অংশকে অস্বীকার করে দেওয়া অন্য কিছু নয় সূক্ষ্ম চক্রান্ত মুসলিমদেরকে মুরতাদ বানানো ইসলাম থেকে খারেজ করে দেওয়া ইসলামিক আদর্শ ইসলামী আইন কানুন নিয়ম পদ্ধতি আখলাক চরিত্র বাহ্যিক সুরাত সবগুলোকে অস্বীকার করার মূল টার্গেট হাদিসকে অস্বীকার করে দাও তার জন্য তার মূর্খতা অজ্ঞতার কারণে অনেকগুলো যুক্তি পেশ করছে দলিলবিহীন তারপরে দেখেন এমন অসংখ্য দ্বিমুখী রাস্তা আছে যার কারণ লোক মুখে শোনা হাদিস ইমাম মালিক ইমাম আবু হানিফা লোকমুখে শোনা হাদিসের কারণে নাকি অনেক মতানৈক্য মতভেদ তৈরি হয়েছে এত আজকে জবাব দিই আমার সময় শেষ হ্যাঁ, এই জন্য আরে ভাই এতটুকু আগে ইতিহাস সম্পর্কে জানেন মুসলিমের ফিরকা সম্পর্কে জানেন মুসলিমের সবচেয়ে বেশি বিভক্ত হয়েছে মুনাফিক হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে কিসের কারণে কোরআনের আয়াত নিয়ে তার বিভ্রান্ত হয়েছে কোরআনের আয়াত থেকে বিভিন্ন ইসলামে খারেজি রাফেজি শিয়া অধিকাংশ দল যারা দলিল ব্যবহার করে কোরআন থেকে দলিল ব্যবহার করে এবং যত বলেন তাকদিরকে অস্বীকার করেছে তাও কোরআনের আয়াতকে অস্বীকার করে তাকবির তাকদিরকে গ্রহণ করেছে এক মানে যারা মানে তাকদিরকে গ্রহণ করেছে তারা কোরআনে আয়াত দিয়ে তাকদিরকে সাবিত করে যা তাকদিরকে অস্বীকার করে কোরআনে আয়াত থেকে তাকদিরকে অস্বীকার করে তো ইসলামে ইসলামের মৌলিক আকিদাগত বিষয় নিয়ে পৃথিবীতে মুসলিম ধর্মদের সবচেয়ে বেশি দল তৈরি হয়েছে আর হাদিসের কারণে মাত্র চারটে দল হানাফি শাফি মালিক হাম্বেলি এর বিকল্পর কোনো দল নেই কিন্তু তা মানে এই কোরআনের আয়াত নিয়ে আকিদাগত বিষয়ে মুসলিম ধর্মদের অনেক দল তো কোরআন নিয়ে তো একই আপনার অ্যার্গুমেন্ট ধরে নিলে কোরআনকেও সন্দেহ সংশয়ের মধ্যে ফেলে দিতে হয় মূল টার্গেট কোরআনকে অস্বীকার করে দেয় এখন হাদিসকে অস্বীকার করার জন্য এবং চোরগুলো উন্মুক্ত করছে সজল সাহেব কিছুদিন পর পাঁচ বছর দশ বছর পর হয়তো আল্লাহ আলম আল্লাহ ভালো জানে তারপরে কোরআনে পুরো হস্তক্ষেপ করবে যে কোরআনে একটা এটা আছে ওটা আছে অতএব কোরআনে একটা গ্রহণ করা যাবে না ও একটাকে গ্রহণ করো এটা আস্তে আস্তে আস্তে আস্তে কাজগালো করবে খুব সূক্ষ্ম বিষয় যাক সুপ্রিয় মণ্ডলীর আপনারা তখন বুঝতে পেরেছেন তার মূল আর্গুমেন্ট এটাই মিথ্যা যে মালিক এক লক্ষ হাদিস জানতেন আটানব্বই নম্বর আটানব্বই হাজার হাদিস মত্তাতে গ্রহণ করেনি মানে সেগুলো জৈব জাল মিথ্যা কাজদাব এমনটা নয় সনদ জানতেন এক লক্ষ মূল টেক্সট মেসেজ এটা চারশো হতে পারে পাঁচশো হতে পারে হাজার হতে পারে এটা কোনো ব্যাপার না যারা একটু আসলে হাদিস জানেন তারা জানেন তার জন্য উদাহরণ দিয়েছি শুধু নিয়াত প্রসঙ্গে ইমাম বুখারি খান সনদ জানতেন কিন্তু বুখারিতে একটা হাদিস নিয়ে এসেছে এই সত্তরখান সনদ দিয়ে একই টেক্স বারবার নিয়ে কোনো যুক্তিই নাই রফুলুদ্দিন করার চারশো হাদিস জানতেন মাত্র পাঁচখানে নিয়ে এসেছেন বারবার একই টেক্স নিয়ে এসে কী দরকার আল্লাহ নবী রফুলুদ্দিন করেছেন আল্লাহ রফুলুদ্দিন করেছেন কী দরকার ছিল <laughs> না এটা মূর্খ ছাড়া আর কেউ প্রশ্ন করবে না যাই হোক আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি পরবর্তী সময়তে তার অকট্ট জবাব ইনশাল আমরা দেবো বিভ্রান্ত হবেন না এই ব্যক্তি ওসুল হাদিস সম্পর্কে ইসলামী হিস্ট্রি সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই শুধুমাত্র কোনো উইকিপিডিয়া হয়তো বা পেয়েছে অথবা হয়তো কোনো শিয়াদের লেখা কিতাব পেয়েছে অথবা কোনো ওরেন্টিসদের কোনো লেখা কিতাব পেয়েছে হাদিসের সংশয় সৃষ্টি করে ওখান থেকে রিডিং তোতাপাকির মতো আউড়ে চলে যাচ্ছে দেখে দেখে সম্ভবত আমার যা মনে হলো তার কথা ভাষা শুনে তার অ্যাটিটিউড দেখে হাত পা নড়ানো দেখে মনে হলো কোনো প্রবন্ধ তিনি বসে বসে হয় আগে থেকে লিখেছে তারপর তিনি রিডিং গড় গড় গড় গড় গড় গড় গড় পড়তে শুরু করে দিয়েছে এটা মূর্খতা ছাড়া কিছু না ওয়াকুল জাল হাক ওয়াজ হাকুল বাতিল ইন্দাল বাতিল কানা জাহুকা ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ